हासिलू तुझे वे मो जिंदगी रे সব কিছু তাকে ভাবি নেইছি রে জানে না জানে না ଆଉ ତୋ ବିନା କିଛି ଅନେକ ଭିଡ଼ରୁ ତତେ ନେଇଛି ବାଛି ସ୍ୱପ୍ନରେ ମୋର ସାମ୍ନାରେ ମୋର ଲାଗିଲୁ ତୁ ଅଲଗା ସାଁବରେ ସାଁବରେ